শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে অনুজীব বিজ্ঞান বিভাগের ওই শিক্ষক চ্যানেল টোয়েন্টি ফোরকে যেটি জানিয়েছেন যে ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের নেতৃত্বে কমপক্ষে ২০ জন কর্মকর্তা তার রুমে এসে তাকে লাঞ্ছিত করেন তবে এই দায় অস্বীকার করেছেন অভিযুক্তরা গেল চব্বিশে সেপ্টেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর এম এ মানানের অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে গিয়ে বাদ বিতণ্ডায় জড়ান একই বিশ্ববিদ্যালয়ের প্রধান medical officer doctor Mohammad Shahidul ইসলামের সাথে তবে ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিজেদের মধ্যে মিটমাট করেন তারা আমি কেন পাঠাতে যাবো আমি তো তাদেরকে বলছি আমি যে ভাই আমি কোনো ঝামেলা হতে যাচ্ছে না এই ব্যাপারটা আমি নিজেই হজম করতে চাচ্ছি কিন্তু পরের দিন ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের নেতৃত্বে বিশ জন কর্মকর্তা ডক্টর মানানের রুমে গিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিষয়টা জানেন বিভাগের চেয়ারম্যানও হঠাৎ করেই শোরগোলের শব্দ শুনতে পাই এবং আমি এবং আবদুল্লাহ স্যার দুইজনই দ্রুত সেখান থেকে এসে দেখি বেশ কিছু লোকজন ভিতরে স্যারের এখানে ছিল এবং মানে শব্দ শোনা যাচ্ছিল বেশ কথাবার্তা উচ্চবাচ্য এগুলো হচ্ছিল সেক্ষেত্রে আমরা আমি এবং আবদুল্লাহ দুজনই আমরা চেষ্টা করেছি তাদেরকে বুঝিয়ে ভেতর থেকে বের করে দিয়ে পরিস্থিতি শান্ত করা শুধু লাঞ্ছিত নন কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন তছনছ করা হয় টেবিলে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র এই ঘটনার বিচার চেয়ে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন ডক্টর মান্নান হঠাৎ করে অফিসারদের যে একটা দল বিশাল বহল প্রায় তিরিশ চল্লিশ জনের মতো তারা যেভাবে আসলো রুমে আমার সাথে অশালীন কথা বলল এবং যা হয়েছে আসলে এটা আনবিলিভেবল এটা মানে শিক্ষক হিসেবে তো একেবারেই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত এটা খুব ডিটেলস বর্ণনা দেওয়াটা আমার জন্য লজ্জাকর অভিযুক্তদের অনেকেই ঘটনাস্থলে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করলেও তার দায় অস্বীকার করেন যাদের সাথে সমস্যা তাদের সাথে কথা বলে আমরা জড়িত না এইসব অভিযোগ উঠেছে এখানে আসলে কেন কারা কেন কিভাবে নাম দিতে আমি বলতে পারবো না শেখ রিবি প্রক্টর জানান ঘটনাটি অপ্রত্যাশিত এবং এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তীতে তদন্ত কমিটি করে বা অন্য কোনো মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব ঘটনার সাথে জড়িত ইলিয়াসুর রহমান সহ অনেকের বিরুদ্ধেই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে রহমান ফয়েজ চ্যানেল টোয়েন্টি ঢাকা